আরবের একশো একাশি তিনটা হাদিস তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ মুসলিম এক হাজার নয়শো বিশ আরেকটি এখন আমার স্মরণ নেই তবে তিনটা হাদিস আর একটা আয়াতকে সামনে রেখে যে আল্লাহ বলছেন একটি দল হকের ওপরে থাকবে নবী বলছেন চিরকাল হকের ওপরে একটি দল বিজয়ী থাকবে নবী বলছেন মুসলিমগণ বিভক্ত হবে তিয়াত্তর দলে মুক্তিপ্রাপ্ত দল হবে একটি এই যে আয়াত আর হাদিসগুলিকে বিশ্লেষণ করে সেই একটি মুক্তিপ্রাপ্ত দল কোন দল এই ব্যাপারে যে কোনো বিদ্যান সেই বিদ্যান ইহুদি হোক সেই বিদ্যান খ্রিস্টান হোক সেই বিদ্যান মুফাসের হোক সেই বিদ্যার মহাদ্দেশ হোক সেই বিদ্যার মহাক্ষেক হোক সেই বিদ্যান আলেম হোক যেই হোক ওই একটি দলের পরিচয় জাতির সামনে কলমে লিখতে গিয়ে যেই দলের নাম নিয়েছেন বক্তব্য দিতে গিয়ে মুখে যেই দলের নাম নিয়েছেন সেই দলের নাম নিতে বাধ্য হয়েছেন সেই দল আহলুল হাদিস এখনো বুঝতে পারেননি আল্লাহ বলছেন কয় দলের কথা নবী তিনটা হাদিসে বলছেন কয় দলের কথা এক দল যদিও মুসলিম কত দলে বিভক্ত হবে এরপরও এক দল হকের উপরে থাকবে আল্লাহ বলছেন এক দল বিজয়ী থাকবে তো এই যে তিনটা হাদিস আর একটা আয়াতকে বিশ্লেষণ করে পৃথিবীতে যত বড় বড় ইসলামের স্কলার যত বড় বড় মহাদ্দেশ মুফাসের মুসলিম তো বটে আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে কয়টি দল একশো একাশি আয়াত সহি মুসলিম এক হাজার নয়শো বিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলহাম বলছেন লা হাত্তা চিরদিন আমার উন্মতের মধ্যে একটি দল বিজয়ী হবে চিরকাল একটি দল বিজয়ী থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এইভাবেই তাদের উপরে কি আমার কায়েম হয়ে যাবে অত্র আয়াত অত্র হাদিস প্রমাণ করে কেয়ামত পর্যন্ত হকপন্থী দল কয়টা একটা আব্দুল্লাহ বিন মাসুদ রশি আল্লাহ আনহু বলছেন খত্তানা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামা খত্তা রাসুল সাল্লাম আমাদের সামনে একটা সোজা রেখা টানলেন রেখা টেনে বলছেন হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা এরপরে তিনি ডানে বামে অনেকগুলি আঁকা বাঁকা রেখা টানলেন রেখা টানার পরে বলছেন হাজি সবুরুন এগুলিও পথ আলা করলে সাবিলিন মিনহা শৈতান কিন্তু প্রত্যেক পথ হচ্ছে শয়তানের পথ এরপরে তিনি এই আয়াতটি তেলত করলেন ওয়ানহাদা সেরাতি মুস্তাকিমান এই যে সোজা সরল রেখা দাগ এর উপরে আঙুলটা রেখে তিনি আনামের একশো তিপ্পান্ন আয়াত তেলত করে বলছেন যে আমি যে ডানে বামে আরো অনেক রাস্তা টানলাম রেখা অঙ্কন করলাম এগুলি পথ তবে প্রত্যেকটা পথ কার শয়তানের আর আমার আঙ্গুলটা যে দেখছো না সাহাবিগণ এইটাই হচ্ছে আল্লাহর পথ সেরাতে মুস্তাকিম সহজ সরল পথ চার হাজার একশো একত্রিশ নম্বর হাদিস মুসনাদে আহমাদ তার মানে অনেক পথ আছে কথা ঠিক কিন্তু সহজ সরল সঠিক রাস্তা কয়টা একটা একটি আয়াত আর এই দুটি হাদিস একটি দল হকের উপরে থাকবে একটি দল সেরাতে মুস্তাকিম আর আল্লাহ বলছেন আমার সৃষ্টি জীবের মধ্যে একটি দল হকের উপরে থাকবে এই তিনটি হাদিস আরেকটি হাদিস আছে তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ আবদুল্লাহ বিন আমর রশি আল্লাহ আহ বলছেন আমার উন্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বাণী ইসরায়েল কমের হয়েছিল রাসুল সাল্লাম এভাবেই বলছেন আমার উন্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েল ইহুদি খ্রিস্টানের হয়েছিল হাজুয়া নাল নাল যেমন মানুষের দুই পায়ের জুতা পরস্পর সমান মানুষের দুই পায়ের জুতা যেমন পরস্পর সমান একটু কম বেশি নেই ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে অধিকাংশ মুসলিমও তেমন হবে হাদিসটা বুঝতে পারলেন মানে ইহুদি খ্রিস্টানের যে কৃষ্টি কালচার শিক্ষা রাজনীতি অর্থনীতি সামাজিক নীতি ইহুদি খ্রিস্টানের মতোই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে অধিকাংশই কারা মুসলিমরা দুই পায়ের জুতে যেমন সমান তাহলে রসুল সাল্লাহাম এই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছেন যে দুই পায়ের জুতা যেমন সমান ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ যেমন হবে মুসলিমদেরও নীতি আদর্শ তেমন হবে অধিকাংশ মুসলিমের এই কথাও বলে ফেললেন যদি ইহুদি খ্রিস্টানের মধ্যে দেখা যায় যে ইহুদি খ্রিস্টান তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছিল তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনায় লিপ্ত হবে এই হাদিসটা যখন আমরা এবারত করি তখন আমরা হতবাক হই তিনটা হাদিস বিশেষ করে আমি যখন এবারত করি তখন আমি নিজেই হতবাক হই তিনটা হাদিস যখন আমি নিজে এবারত করি তখন আমি নিজেই এত আশ্চর্য হই এত হতবাক হই অন্তর এমনভাবে আমার কেঁপে ওঠে তার একটা হাদিস এটা আর দুটা কি লায়াত খুলুল জান্নাতা জাসাদুল গুদিয়াবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে এই হাদিসটা আর একটা কি মাস ফালা মিনাল কাবাইলে ইজারে ফিন্নার যেই পুরুষের প্যান্ট পাজামা লঙ্গি টাকনুর নিচে পড়বে সে সরাসরি জাহান নামে যাবে এই তিনটা হাদিস আমার অন্তরকে কাঁপিয়ে তুলে তার একটা হাদিস হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয় তাহলে আমার মুসলিম উম্মতরা মায়ের সাথে কি করবে জেনা করবে আমার বাংলা ভাষা বুঝতে পারছেন তো আপনারা মুসলিমরা কি মায়ের সাথে জেনা করে করে না বলছেন কেন আবদুল্লাহ বিন হানজালা রাজি আল্লাহ আনহু বলছেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দীর্হাম রিবা ইয়াকুল হুরাজল ইয়ালাম আসাদুমিন সিদ্দাতি খালাফিনা জিনিয়াতান কোনো মুসলিম পুরুষ যদি এক টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে সে নগদ তার মায়ের সাথে ছত্রিশ বারগুলো বেশি জেনা করে এই হাদিস আমি বোঝাতে গিয়ে বলেছি যে এখন আমার বক্তব্য শোনা বাদ দিতে হবে এখন সুক্ষুর যারা তাদেরকে আমি এই কথা বলেছি সবাইকে নয় যারা সুদের সাথে বর্তমানে কি জড়িত আছে তাদেরকে আমি বলছি এখন এখন আমার বক্তব্য শোনা বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে বাড়িতে যান বাড়িতে গিয়ে নিজের মায়ের সাথে সরাসরি জেনায় লিপ্ত হন এখন সরাসরি নিজের মায়ের সাথে দৈহিক সম্পর্কে জেনা করলে যে পাপ হবে এক টাকা সুদ খেলে তার চাইতে ছত্রিশ গুণ বেশি পাপ হবে আমার কথা মানে বুঝতে পারলেন না আমার কথা কি বুঝতে পারলেন আমি কিন্তু সবাইকে এই কঠিন আমি যদিও জেনা করতে বলিনি আমি বলিনি যে করেন তবে হাদিসটা বোঝাতে গিয়ে আমি এই কথা বলে ফেললাম মানুষ সরাসরি নিজের মায়ের সাথে দৈহিক সম্পর্কে জেনায় লিপ্ত হলে যে পাপ হবে এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে কত গুণ বেশি পাপ হবে সত্যি বার এখন বলেন তো মুসলিম মায়ের সাথে জেনা করে কিনা বুঝলেন না মনে হয় তো এক টাকাতেই যদি ছত্রিশ বারেরও বেশি জেনা করা হয় তাহলে তো লাখ টাকার সাথে জড়িত ও কতবার করে পৃথিবীতে আশ্চর্য একটা পাপ যে পাপ হচ্ছে সুর শিখ সবচেয়ে বড় পাপ কিন্তু এরকম ভাষা নাই মানুষ হত্যা মারাত্মক পাপ জাতিকে ধ্বংস করার সমান পাপ তারপর এই ভাষা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রয়োগ করেননি দুর্নীতি করা পাপ একটা জাতিকে ধ্বংস করার মতো পাপ তারপরও এই বাক্যটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পেশ করেননি যেটা সুদের ব্যাপারে করেছেন বলেছেন যে এক টাকা সুদের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে সে নিজের মায়ের সাথে কতবার বেশি জানা করে সত্তিরিশ বার হাদিসটা মিথ্যা তাই না সত্য তাহলে সুদ মুক্ত থাকতে হবে মুসলিমকে এ কথাও কি সত্য মানে এই বাক্যটা যখন চলে আসলো এবার হতে তাই এটা আমি বুঝাই দিলাম আপনাকে রাসুল সাল্লাহ সাল্লাম এরপরে বলছেন ইহুদি খ্রিস্টান বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আর আমি মোহাম্মদ সাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে ইহুদিরা বিভক্ত হয়েছিল কত দলে মুসলিমরা বিভক্ত হবে কত দলে তিয়াত্তর কুল্লুম ফিন্নার বাহাত্তর দল মুসলিম জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একদল জান্নাতে যাবে সাহাবীগণ বলছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সেই দল কারা তখন তিনি জবাবে বলছেন মান আলাইহি ওয়াসহাবি আমার নীতিতে এবং আমার সাহাবিদের নীতিতে যে ব্যক্তি সার্বিক জীবন পরিচালনা করবে ওই ব্যক্তিকে আল্লাহ মুক্তিপ্রাপ্ত দল হিসেবে ঘোষণা করবে আমার সার্বিক জীবন কার নীতিতে চলতে হবে রাসুল সাল্লামের নীতিতে এই যে চারটা তিনটা হাদিস একটা আয়াত এই তিনটা হাদিস আর চার একটি আয়াতকে সামনে রেখে একটা আয়াত আয়াত কি আরাফের একশো একাশি তিনটা হাদিস তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ মুসলিম এক হাজার নয়শো বিশ আরেকটি এখন আমার স্মরণ নেই তবে তিনটা হাদিস আর একটা আয়াতকে সামনে রেখে যে আল্লাহ বলছেন একটি দল হকের ওপরে থাকবে নবী বলছেন চিরকাল হকের ওপরে একটি দল বিজয়ী থাকবে নবী বলছেন মুসলিমগণ বিভক্ত হবে তিয়াত্তর দলে মুক্তিপ্রাপ্ত দল হবে একটি এই যে আয়াত আর হাদিসগুলিকে বিশ্লেষণ করে সেই একটি মুক্তিপ্রাপ্ত দল কোন দল এই ব্যাপারে যে কোনো বিদ্যান সেই বিদ্যান ইহুদি হোক সেই বিদ্যান খ্রিস্টান হোক সেই বিদ্যান মুফাসের হোক সেই বিদ্যার মহাদ্দেশ হোক সেই বিদ্যার মহাক্ষেক হোক সেই বিদ্যার আমেম হোক যেই হোক ওই একটি দলের পরিচয় জাতির সামনে কলমে লিখতে গিয়ে যেই দলের নাম নিয়েছেন বক্তব্য দিতে গিয়ে মুখে যেই দলের নাম নিয়েছেন সেই দলের নাম নিতে বাধ্য হয়েছেন সেই দল আহলুল হাদিস এখনো বুঝতে পারেননি আল্লাহ বলছেন কয় দলের কথা নবী তিনটা হাদিসে বলছেন কয় দলের কথা এক দল যদিও মুসলিম কত দলে বিভক্ত হবে এরপরও এক দল হকের উপরে থাকবে আল্লাহ বলছেন এক দল বিজয়ী থাকবে তো এই যে তিনটা হাদিস আর একটা আয়াতকে বিশ্লেষণ করে পৃথিবীতে যত বড় বড় ইসলামের স্কলার যত বড় বড় মহাদ্দেশ মোফাসের মুসলিম তো বটে এমনকি ইহুদি খ্রিস্টানের মধ্যে যারা বড় বড় স্কলার তারা জাতিকে ওই একটা দলের পরিচয় দিতে গিয়ে যারা লিখতে চেয়েছেন এবং যারা মুখে বলতে চেয়েছেন বাধ্য হয়েছে যে একটা দল হচ্ছে আহলুল হাদিস ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম প্রথম খণ্ডের দুইশো উনষাট পৃষ্ঠায় প্রত্যেকে আপনারা দেখবেন এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম প্রথম খণ্ডের দুইশো উনষাট পৃষ্ঠায় বর্তমান পৃথিবীর বিদ্যাপীঠ অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বনামধন্য যারা পণ্ডিত এরা সবাই মুসলিম তা না জি ইহুদি আছে খ্রিস্টানও আছে বেশিরভাগ খ্রিস্টান এই পণ্ডিতগণ এরা খ্রিস্টানের এমন এমন পণ্ডিত আছে মুসলিমরা যেভাবে কোরআন হাদিস গবেষণা করে তার চোদ্দ গুণ বেশি গবেষণা করে এই খ্রিস্টান পণ্ডিতেরা এটাকে আপনারা জানেন এটা তো জানবেন না আমরা শুধু কোরআন খতম দিই কোরআন খতম দিয়ে ব্যস্ত গবেষণা করি ঘুরিয়ে দেখি না জানলা কি বলছেন এমনিতেই পড়ে যাচ্ছেন দশ খতম বিশ খতম পনেরো খতম প্রতিযোগিতা কিন্তু খ্রিস্টান পণ্ডিতগণ কোরআন হাদিস পড়ে গভীরভাবে তারা কোরআন হাদিস পড়ার পরে বলছে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বনামধন্য পণ্ডিতগণ এই কথা বলতে বাধ্য হয়েছে Ahle Hadith the followers of prophetic traditions Ahle Hadith কাদেরকে বলা হয় পৃথিবীর মানুষ তোমরা কি জানো তারা বলছে সার্বিক জীবনে যারা নবীর আদর্শকে ফলো করে এরাই হচ্ছে আহলুল হাদিস এই কথা কে বললেন হ্যাঁ? খ্রিস্টান পণ্ডিত বলে দিলেন বলছে তারা বলছে who profess to hold the same race as the আসাবাল হাদিস অর আহলে হাদিস আসাবাল হাদিস অথবা আহানুল হাদিস একই শব্দ আসাবুল হাদিস অথবা আহানুল হাদিস তারাই যারা একেবারে হবু সাহাবিদের নীতিতে চলে কি কথা বলছেন আল্লাহ বাহির করাচ্ছেন খ্রিস্টান পণ্ডিতদের মুখ থেকে যে আসাবুল হাদিস অথবা আহানুল হাদিস তারাই যারা কার নীতিতে চলে সাহাবেদের নীতিতে এর আগে বললেন জাহানুল হাদিস তারাই যারা সার্বিক জীবনে নবীর তরিকায় চলে তো নবীর তরিকায় চলেছেন সাহাবারা সাহাবিদেরকে ফলো করেছেন তাবেগণ তাবেগণকে ফলো করেছেন তাবে তাবেগণ এদেরকে ফলো করেছেন সালাফগণ সালাফদেরকে ফলো করি আমরা তার মানে কি সিলসিলা সুন্দর না এই কথা বলছেন এই খ্রিস্টান পণ্ডিতগণ তারা বলছেন they do not hold themselves bound by তাকলি তারা কোনো ব্যক্তির কোনো পীরের কোনো গাউস কুতুবের অন্ধ তাকলিদ করে না সোহান তারা একমাত্র যার অনুসরণ করে তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি কথা বলছেন অভাব কাহিনী মানে আল্লাহ কাকে দিয়ে কি বলাম দেখি বুঝতে পেরেছেন আপনারা খ্রিস্টান পণ্ডিতদের মুখ থেকে এই কথা বাইর হচ্ছে তারা কোরআন হাদিস ছাড়া অন্য কোনো গায়ের বুক মানে না এই কথাই ডাইরেক্ট বলে দিয়েছেন তারা কোনো তাকলিদ করে না তাকলিদ মানে অন্ধ গোলাম অন্ধ গোলামি করা আরবিতে বলা হয় কবুল কাউলিল গায়ের মিন বাইরে দালিল দলিল ছাড়াই কারো কোনো কথা মেনে নেওয়ার নাম তাকলিদ বড় পীর বলেছে ওটা দলিলে থাকুক আর না থাকুক বড় হুজুর বলেছে এটা কি ভুল হতে পারে দলিলে থাকুক আর না থাকুক অন্ধভাবে মেনে নেওয়ার নাম কি তাকলিদ আর এত্তেবা কি তাকলিদের বিপরীত হচ্ছে এত্তেবা এত্তেবার বিপরীত তাকলিদ এত্তেবা কাকে বলে কবুল কৌলিল গায়নে মা দালিলিন কারো কোনো কথা দলিল প্রমাণ সহ মেনে নেওয়া একটা মুসি হোক ম্যাথর হোক সে যদি কথা বলে আর সেটা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় ওটা মানার নাম হচ্ছে ইত্তেবা আর একজন বড় আলেম যদি কথা বলে আর সেটা যদি কোরআন হাদিসের সাথে না মিলে ওটা মানতে রাজি বড় আলেম বলেছে আমি মেনে নেব অন্ধ তাকলিফ করেছি না কি কি বুঝতায় না বুঝেছেন খ্রিস্টান পণ্ডিতগণ বুঝতে পেরেছেন যে তারা আহলে হাদিসগণ কারো তাকলিদ করে না একমাত্র তাদের গাইড বুক কয়টা দুটা কোরআন আর হাদিস তাদের অভ্রান্ত নেতা একমাত্র নাম কি মোহাম্মদ এই কথা খ্রিস্টান পণ্ডিতগণ বলছেন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোরআন হাদিসে যে একটা দল হকের উপরে থাকবে এই দলকে যেই ব্যক্তি মুখে বলতে চেয়েছেন বা কলমে লিখতে চেয়েছেন সেই দলের নাম কোনটা বলেছেন ওই ব্যক্তি যেই হোক খ্রিস্টান হোক ওই ব্যক্তি ইহুদি হোক ওই ব্যক্তি মহাদ্দেশ হোক মহাদ্দেশগণ এ ব্যাপারে কত কথা বলেছেন বড় বড় মহাদ্দেশগণ ইমাম ইবনে তাইমিয়া ইমাম তাইমিয়া হাজার আসকালিম রহমাউল্লাহ এই যে বড় বড় মহাদ্দেশগণ আলবানি এই মহাদ্দেশগণ এই আয়াতকে বিশ্লেষণ করে এই কথাই বলেছেন ইমাম বুখারের উস্তাদ আলিবনুল মাদিনী একশো একষট্টি হিজড়িতে জন্ম দুইশো চৌত্রিশ হিজড়িতে মৃত্যু আলিমনুল মাদিন ইমাম বুখারের উস্তাদ তিনি বলছেন এই হাদিস আর আয়াতকে বিশ্লেষণ করে তিনি বলছেন হোম আহলুল হাদিস ওই হকপন্থী দল হচ্ছে আহলুল হাদিস সোহান এটা কত বছর আগেকার কথা দুইশো চৌত্রিশকে এখানে আছে চীনা প্রখ্যাত তাবেই বিদ্যান ইমাম সাবি রহমাহুল্লাহ বাইশ হিজড়িতে যিনি জন্মগ্রহণ করেছেন একশো চার হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আজকে কত হিজড়ি চোদ্দশো চুয়াল্লিশ তার মানে দুইশো চৌত্রিশ একশো চার কোথায় আর আজকে চোদ্দশো চুয়াল্লিশ কোথায় তেরোশো সাড়ে তেরোশো বছর তার কথা তাই না ইমাম সাদি বলছেন আমরি হাদ্দাস আমি এখন যেটা জানছি সেটা যদি আগামীতে বিগত জীবনে জানতাম এখন বর্তমানে যেটা জানছি তাহলে আমি কোনো হাদিস বর্ণনা করতাম না কেবলমাত্র ওই হাদিসগুলি বর্ণনা করতাম আহানুল হাদিস জামাত অর্থাৎ সাহাবায় কেরাম যে হাদিসগুলি আমাদেরকে বলতে বলেছেন তার মানে আহলুল হাদিস এই গোষ্ঠী অনেক সুপ্রাচীন এটা কোনো নতুন ফেরকা